আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমরা জানবো একটা আনগ্রুপ ডাটা সেট থেকে কীভাবে মিন মিডিয়ান মুড এবং রেঞ্জের মান বের করতে হয় তো চলুন শুরু করি আমরা ফার্স্টে বের করব মিনের মান মিনের মান বের করতে গেলে আমাদেরকে সবগুলো সংখ্যা আগে যোগ করতে হবে এবং যতগুলো সংখ্যা আছে সেই মান নিয়ে এটাকে ভাগ করতে হবে তো চলুন আমরা আগে যোগ করে ফেলি nine plus fifteen plus thirty five plus forty eight plus fifty plus fifty five plus forty six plus fifty plus thirty seven okay আর এখানে সংখ্যা আছে আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা তো এখানে হবে নয় তো এটাকে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাচ্ছি হচ্ছে three hundred five by nine okay এখন এটাকে আমরা ভাগ করি ভাগ করলে রেজাল্ট আসে হচ্ছে আপনার thirty eight point three three three এখন আমরা বের করব হচ্ছে মিডিয়ান মিডিয়ান বের করার বেলা আমাদেরকে সেই সংখ্যাগুলোকে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে অর্থাৎ অ্যাসেন্ডিং ওয়েতে সেট করতে হবে তো চলুন আমরা এটাকে ছোট থেকে বড় সাজিয়ে ফেলি nine fifteen thirty five thirty seven forty six forty eight fifty fifty এবং last one is fifty five okay যেহেতু এটা বীজর বীজর এখানে সবগুলো এটা বীজর আকারে আছে নাইন তো সেইখানে হচ্ছে আমাদেরকে যে সূত্রটা ইউজ করতে হবে মিডিয়ানের বা সেটা হচ্ছে size of N plus one by two item observation অতএব সাইজ অফ এন হচ্ছে এখানে নাইন এখানে নয়টা সংখ্যা nine plus one by two item observation okay তাহলে আমরা পাচ্ছি হচ্ছে ten by two item observation আর এখানে ক্যালকুলেশনগুলো বের হয়েছে ফাইভ তো পাঁচ পাঁচ নম্বর পদ পদেই হচ্ছে আমাদের মিডিয়ানটা রয়েছে তো আমরা এখানে দেখি এখানে যেখানে সাজিয়েছি এখানে কোথায় পাঁচ নম্বর পদে কোন সংখ্যাটা আছে সেটাই হচ্ছে আমাদের মিডিয়ান তো আমরা দেখি তো এক দুই তিন চার পাঁচ অর্থাৎ ফোরটি সিক্স আমাদের মিডিয়ান হচ্ছে ফোরটি সিক্স এখন আমরা বের করব হচ্ছে মোট মোট বের করার টাইমে আমরা চলুন চলে যাই সেই আগের জায়গায় সেটা হচ্ছে আমাদের সেই ডাটা সেটগুলোর কাছে এখানে দেখতে হবে একের অধিক কোনো সংখ্যা আছে কি না যদি সেই সংখ্যা হয় একের অধিক কোনো সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটাই হচ্ছে আমাদের মুডের মান তো দেখুন এখানে একের বেশি সংখ্যা আছে আপনার ফিফটি ফিফটি দুইবার আছে সো এটাই হবে আমাদের মুডের মুডের মান যেহেতু এখানে আর কোনো সংখ্যা ডাবল হবে নাই এই এই দুটোই আছে ফিফটি এবং ফিফটি তো এটাই হচ্ছে আমাদের মুডের মান তো এই জিনিসটাকে হচ্ছে আমরা মুডের মান হিসেবে বিবেচনা করে নেব এটাকে আমরা লিখে দেব তো চলুন আমরা মুডের মানটা লিখে ফেলি মুডের মান হচ্ছে ফিফটি এখন আমরা বের করব রেঞ্জের মান রেঞ্জের মানের সূত্র হচ্ছে highest value minus lowest value তো চলুন আমরা এখানে দেখি এখানে সব থেকে বড় সংখ্যা কোনটা এখানে সব থেকে বড় হচ্ছে ফিফটি ফাইভ আর এটা হচ্ছে আমাদের হায়েস্ট ভ্যালু আর সব থেকে ছোটো হচ্ছে নাইন এটা হচ্ছে আমাদের লোয়েস্ট ভ্যালু তো আমরা এখানে মান বসিয়ে দিই ফিফটি ফাইভ মাইনাস নাইন থাকে হচ্ছে ফোরটি সিক্স তো আমাদের রেঞ্জের মান হচ্ছে ফোরটি সিক্স আমরা মুড পেয়ে গেছি ফিফটি আমাদের মিডিয়ান হচ্ছে ফোরটি সিক্স এবং আমাদের মিনের মান হচ্ছে thirty eight point three three three আরও ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল ক্লিক করে রাখুন